বেতন একমাত্র দেবী দুর্গার সাথে আপনাদের মিরাকেল অবলম্বনের জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে যারা বাস নিয়াপাতালে তালুকদার মেয়র জালকাঠি জনাব মোহাম্মদ রুহুল আমিন ভবন করছে কেন শিক্ষকরা যারা আছেন তার মৃধা আরো পরিষ্কার করার জন্য আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে একটি ব্যবসা নির্ভর আমাদের কাছে যখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জানেন যখন ক্যাবিনেটের মিটিং হয় সভা হয় সে সময় তারা একটি দেবে আমাদের দেশে আমাদের দেশের সংবিধান অনুযায়ী আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে অন্য কোনো দেশে কোনো কথা থাকতে পারে না পৃথিবীর গণতান্ত্রিক সব কিছু মূল্যায়ন করে বিচার বিশ্লেষণ করে যেতে দাঁড়ায় সেটা